যে বিদ্যা অর্জন করে মানুষ আল্লাহ চিনতে পারে না তার রাসুলকে চিনতে পারে না তার এই উন্নত মাথাটাকে আল্লাহর সামনে অবনত করতে পারে না সেটা দাজ্জালের education education system created by দাজ্জাল জ্ঞান সেটাই যেটা মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসবে তার রাসুলের দিকে নিয়ে আসবে ইসলাম এবং কোরআনের দিকে নিয়ে আসবে এখন আমরা এই বিশ তিরিশ বছর পড়াশোনা করে কি অ্যাচিভ করছি এটা আপনি নিজেই চিন্তা করেন তিরিশ বছর পড়াশোনা করেছেন আমরা স্কুল থেকে অনার্স মাস্টার্স করতে চব্বিশ বছর পড়াশোনা করছি চব্বিশটা কোরআনের আয়াত আমি শিখিনি ভেরি স্যাড টু সেকেন্ড এটা সত্য চব্বিশটা হাদিস তারা আমাকে শেখায়নি চব্বিশটা সাহাবির নাম তারা আমাকে শেখায়নি চব্বিশ জন নবীর নাম তারা আমাকে শেখায়নি তারা আমাকে চব্বিশটা আয়াত নিয়ে গবেষণা করতে শেখায়নি তাহলে আমি কিসের পিছনে ছুটলাম